আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করছি চিকেন কাবলি ছোলা দেখুন চিকেনটাকে কেটে নিয়েছি আমি ছোট ছোট করে আমি লেগ নিয়েছি আপনারা বডি দিতে পারেন আর এখানে কাবলি ছোলা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি নর্মাল আমি দেখুন কত সুন্দর নর্মাল করেছি আর আপনারা নর্মাল সেদ্ধ করে নেবেন আমি দেখুন কি করে রান্না করছি তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম বসিয়ে দিয়েছি এবারে এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে ২ রে ভাজা হয়ে গেছে এবারে পিষে দিই হ্যাঁ ভাজা হয়ে গেছে এবারে টমেটো দিয়ে দিই আপনারা আমি চিকেন দিয়ে করছি আপনারা চাইলে মটন দিয়েও করতে পারেন মটন দিয়ে ভালো লাগবে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতন দিচ্ছি পরে দেব নুনটা এখন দেব না মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি চিকেনটা দিয়ে দেবো আবার পরে দেবেন আপনারা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন কোনো গেছে এবারে ছোলাগুলো দিয়ে দেবো মশলা দিচ্ছি আমি আর চিনি দেবো চিনিটা পরিমাণ মতন দেবেন অল্পতে দিলাম আর কাবলি চুলাতে একটু মিষ্টি নালে ভালো লাগে না গাজে দেখুন তেল ছেড়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো আর একটু জল দেব এখানে এটা ফুটবে চিনিটা আপনারা এই কষার সময় দিতে পারেন নালে নামানোর আগে দিয়েও নামিয়ে দিতে পারেন নামানোর আগে দিতে পারেন এবার একটু ফুটুক আমি চানাতে নুন দেওয়া হয়নি চিকেনে দিয়েছিলুম আর একটু নুন লাগবে আমি দিয়ে দিচ্ছি নুনটা এবার চাপা দিয়ে দিচ্ছি চানাটা হয়ে এসছে এরকম নামাবো আর বেশি ঝোল টানাবো না এবারে এখানে গরম মশলা আছে আর ধনে জিরে বাটা আছে টুকি দিচ্ছি একটু ঘি দেবো ঘি দিয়েছি আপনারা মাখন থাকলে মাখন দিতে পারেন নাহলে ঘি দিতে পারেন দেখুন আর টানাবো না আর টানালে শুধু টেনে যাবে এবারে নামিয়ে দিচ্ছি দেখুন আমি চিকেন চানা করে নিয়েছি এরকম আপনারা ঘরে করে খাবেন আর আমি যেমন করলাম সেরকম আপনারা ঘরে করবেন আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেলাই পাশে বেলাইকনটি পেস করবেন আর আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এটা লুচি তারপরে নান সবার সাথে পরোটা সবার সাথে খেতে পারবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন